चाचा चार रोल देना चार हाँ अभी देते हैं नहीं नहीं आज देना ये लीजिए अबू अभी यहीं से गए नेकी का रास्ता है तू रोशनी तू जरिया तू आदिल बेटा चाची रमजान मुबारक अंदर आओ रमजान है अपनों से क्या नाराजगी भाईजान इतना अरसा हो गया भूल जाते झगड़ा अपनों को करीब लाने में अगर दाग लग जाए तो दाग तो अच्छे हैं सर्फ फिक्स दाग तो अच्छे हैं কি ইফতার করতে যাবি না আজকে না কালকা আরে চল চল ভালো ইফতার আছে ভাইয়া চলো ভালো ইফতার রবি ও বিদ্যানন্দ নিয়ে এসেছে দেশের প্রথম ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন আমার ইফতার তেতাল্লিশ ও একশো আঠারো টাকার রিচার্জ বান্ডেল কিনলে রবির পক্ষ থেকে যথাক্রমে দুই ও চার টাকা দেয়া হবে পথ শিশুদের ইফতারে আর আপনি পাবেন আকর্ষণীয় মিনিট প্যাক রবি পরে ছাড়বে পরে ইফতারের পরে জিলাপি সব কিনে রাখ আমি আসতেছি থেকে আমার ইফতারি কই সরি তুইও আমার সাথে এমন করলি কত তিরিশ টাকা হালিমও কিনস নাই জিলাপি তো নাই হ্যাঁ আমার বিশটা জিলাপি দেন তো তাড়াতাড়ি বুরিন্দা সাড়ে সাতশো গ্রাম নিমকি ফুটবড়া বেশি করে দেন হালিম যে কই পাই ওই দিকে আমার তাড়াতাড়ি দেন সুইয়া স্বাদ নাই খায়া স্বাদ মিষ্টেকের হালিম দেন চল একাইশ তারিখ করতে একদমই ভালো লাগে আমাদের চারপাশের জীবনে এমন প্রচুর অদৃশ্য মানুষ আছে আমরা যাদের দেখেও দেখি না তাদের কথা ভাবি না রমজানের চেতনায় আসুন তাদের সাথে একাত্ম হই আপনার ইফতারের কিছুটা শেয়ার করুন তাদের সাথে মিসড কল দিলে আমরাই পৌঁছে যাব আপনার ঠিকানায় আর আপনার শেয়ার করা খাবার আমরা পৌঁছে দিব সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সবার সাথে আনন্দ ভাগ করে নেয়া এটাই তো স্পিরিট অফ রমাদান আফা আজ কাগবাসী ইফতার দেবেন তিন তলার তপুদের বাসায় এই কি কনাফা হ্যাঁ গো বাসায় ইফতার দেবেন কা হেরা কি কোনো সময় কাউরে কিছু দেশে কোনো কিছু পাবার আশায় কাউকে কিছু দেয়া ছোট মনের পরিচয় তুই কি চাস আমার মনটা ছোট হয়ে যাক এভাবে আমাদের ভেতরটা পরিচ্ছন্ন হয়ে উঠুক আর বাইরের পরিচ্ছন্নতা আছে বসুন্ধরা টিস্যু দিদি খুব খুশি হতাম যদি আমাদের সাথে ইফতারে শরিক হতেন আসুন এই রমজানে সম্প্রীতির বন্ধনকে করি আরো দৃঢ় fresh healthy food better life মা একটু আশ্রমে যাই দাদু তুমি আগে যাও না দাদু তুমি আগে যাও আমি পরে গেলেও হবে তুমি যাও আগে দাঁড়াও এখন যাও এভাবে আমাদের ভেতরটা পরিচ্ছন্ন হয়ে উঠুক আর বাইরের পরিচ্ছন্নতা আছে বসুন্ধরা টিস্যু उठो शाहिद आज तुम्हें रोज़ा रखना है ना हम्म जल्दी करो बेटा सहरी नहीं करोगे तो पूरा दिन रोज़ा कैसे रख पाओगे रोज़ा अरे शायद तुम्हारी सहरी मैंने पूछा खुदा से ये तो मुझको मिलेगा कहाँ मैंने पूछा खुदा से कि तू मुझको मिलेगा कहाँ जल्दी करें फेरे का वक्त हो गया है अगर अभी नहीं करेंगे तो पूरा दिन रोजा कैसे रखेंगे औरों का ख्याल एक की है अरे कहाँ रखे अरे चाचा तेरे अच्छे अमाल भी इकने की है आप रोते क्यों हैं? पराठे भी रहा हूँ खुदा ने कहा मिलूंगा खुद को भुलाकर औरों का ख्याल रखने में अगर दाग लग जाए तो दाग तो अच्छे हैं। सलीम चाचा से कहना इफ्तार के लिए हमारे घर आना होगा इस रमजान आप भी अपने बच्चों को औरों का ख्याल रखने की तरगीब दे log on to surf excel dot P K आमीन समीना हुँ? हम्म? जी जी सारी पंद्रह मिनट में तैयार हो दुआ है एक जरिया जिससे सुनता सबकी खुदा